সম্মানিত উপস্থিতি খুদবার বিষয়বস্তু কোরআন এবং হাদিসের আলোকে ক্ষমা মাগে ফেরাত প্রত্যেকটি আদম সন্তান তারা অপরাধ করে থাকে গুণা করে থাকে এই জন্য বিশ্বজাহানের প্রতিপালক মহান রাব্বুল আলমিনের কাছে যখন আমরা অপরাধ করার পরে গুণা করার পরে ক্ষমা চাইব আল্লাহ পাক তখন দয়া করার বস্তে আমাদেরকে ক্ষমা করে দেন এই জন্যই কোরআন মাজিদের বহু জায়গাতে এই ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে কারা কারা ক্ষমা প্রাপ্ত হবেন কোন কোন গুণ অর্জন করলে কি কি কাজ করলে ক্ষমা পাওয়া যাবে এটা কোরআন এবং হাদিসের মধ্যে বিশদ আলোচনা করা হয়েছে মহান আল্লাহ ক্ষমাশীল আল্লাহ বলছেন ইন্দাল্লাহ গাফুরুর রাহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াময় আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাজিন আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়েও না লাতাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ সমুদয় পাক ক্ষমা করে দেবেন আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি কোনো নিজেদের প্রতি জুলুম করে থাকো পাপ করে থাকো এই হায়াতে জিন্দেগিতে তাহলে তোমরা নিরাশ হয়ে না আল্লাহ রহমত থেকে বরঞ্চ আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিতে পারেন এই জন্যই ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ পাকের নিকটে ক্ষমা চেয়ে নেওয়া এটা বড় একটা গুণ একজন মমিন নারী হোক পুরুষ হোক আল্লাহর কাছে সর্বদাই কি করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে যেহেতু তিনি বিশ্বের স্রষ্টা আদম সন্তানের প্রভু মানব জাতির সৃষ্টিকর্তা এই জন্য সৃষ্টির প্রতি তার একটি বিশেষ অনুকম্পা দয়া রহম করুণা রয়েছে পবিত্র কোরআনের এই সুসংবাদ থেকেই মানুষ তার নিকটে বিভিন্নভাবে ক্ষমা প্রার্থনা করে তওয়া করে নিজের পিতা মাতা পরিবারবর্গ আত্মীয় স্বজন সকল ইমানদার মমিন মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করে অবশ্য আল্লাহর নিকট প্রত্যেকেরই ক্ষমা প্রার্থনা করা অপরিহার্য আমাদের নিকটে অপরিহার্য হলো আল্লাহ পাকের নিকটে ক্ষমা প্রার্থনা করা আমাদের পাপ ছোট হোক আর বড় হোক গুনার পরিমাণ বেশি হোক আর কম হোক সবসময় আল্লাহ পাকের নিকটে আমাদেরকে ক্ষমা চাইতে হবে স্বয়ং আল্লাহ ক্ষমা প্রার্থনার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন যেহেতু এটা সাবান মাস সাবান মাসের পরেই রমজান মাস আসবে এই সময়গুলো একেবারে ক্ষমা চেয়ে নেওয়ার উৎকৃষ্ট সময় এই বিশেষ করে রমজান মাস এবং সাবান মাসের দিনগুলোতে বেশি বেশি ইস্তেকফার কামনা করতে হবে আল্লাহ পাকের নিকটে ক্ষমা চেয়ে নিতে হবে যেহেতু প্রত্যেক বান্দাই ভুল করে থাকে আর ভুলের প্রায়শ্চিত্ত হলো যে আল্লাহ পাকের নিকটে সেটা ক্ষমা করে নিতে হবে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কিরকম সুরায় মোজাম্মিল ওয়াস্তাগফিরুল্লাহ সুরায় মোজাম্মিল বিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াময় তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যেমন পাঁচ অর্থ সালাত আদায় করা ফরজ শ্যাম রাখা ফরজ তেমনি ভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা একেবারে ফরজ সেই নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন অন্যত্র সবার উদ্দেশ্যে তার প্রিয় হাবিব সাল্লা সাল্লামকে প্রত্যাদেশ করেন আল্লাহ বলছেন অকুর রব্বিক ফির আল্লাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে অকুর রব্বিক ফির আর তুমি বলো হে আমার প্রতিপালক রব্বিক ফির হে আমার প্রতিপালক এক ফির মানে আমাকে আপনি কি করুন ক্ষমা করুন তাহলে আল্লাহর নবী যিনি রাহমাতুল্লিল আলামিন যার সুপারিশ না হলে কোনো মুমিন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছে যে তুমি বলো যে রব্বিকে ফির হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওর হাম এবং আমার প্রতি তুমি রহমত করো আমার প্রতি রহম দয়া অনুগ্রহ করো এবং আমাকে ক্ষমা করো অন্তা খায়রুর রাহিমিন বস্তুত তুমি শ্রেষ্ঠ দয়ালু সর্বশ্রেষ্ঠ দয়ালু কে আল্লাহ পাক তার কারণ মানুষ অমুসলিম হোক আর মুসলিম হোক নাস্তিক হোক আর আস্তিক হোক যেই হোক না কেন পাপাচারী হোক আর নিকার বান্ধব হোক না কেন সকল বান্দাকে আল্লাপা কি করতেছেন ঠিক মতো রিজিক প্রদান করতেছেন যদি কোনো অপরাধ আমরা করে থাকি তার বিচার হবে কিন্তু আল্লাহর দয়া এতখানি বেশি যে সকলেই আমরা তার দয়া দয়ার অনুগ্রহে বেঁচে আসি যেমন সূর্যের তাপ বাতাস বৃষ্টি সবকিছুই আল্লাহর সকল বান্দারাই ভোগ করছেন তো আল্লাহ পাকে এই জন্য বলছেন বস্তুত তুমি শ্রেষ্ঠ দয়ালু খায়রুর রাহিমিন সবচেয়ে বেশি দয়ালু হলেন আল্লাহর পাক আবার সবচেয়ে কঠিন হলেন আল্লাহর পাক যখন বান্দার এই বান্দার সীমালঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছে যাবে আল্লাহ পাক তাদেরকে ধরাশায়ী করবেন এর অনেক দৃষ্টান্ত অনেক উদাহরণ পৃথিবীতে আছে আল্লাহ পাক বলছেন বাদশা নিশ্চয় তোমার পালন কর্তা প্রভুর ধরাটা খুবই কঠিন খুবই কঠিন পাঁচ ছয় মিনিট লাগবে না একেবারে এক মিনিট এক সেকেন্ডের মধ্যে একটা দেশ একটা শহর একটা বন্দর একেবারে উলুট পালট হয়ে যেতে পারে বিশেষজ্ঞগণ বলছেন যে বর্তমান পৃথিবীতে যেগুলো ভূমিকম্পন প্রবণ এলাকা সেটা তার মধ্যে দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডটা অন্যতম আল্লাহ ইচ্ছা করলে দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডটা মানে আমাদের বাংলাদেশ সহ চীন ভারত বাংলাদেশ মায়ানমার এই গোটা এলাকাটাকে মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন করে দিতে পারেন এতখানি ক্ষমতা ধর আল্লাহ করেছে যেমন বর্তমানে সিরিয়া এবং তুরস্কে ঘটে গেল এর আগে আজ জামুদ আজ সামুদ লুত কমে নো কমে ফেরাউন এর জাতির প্রতি ঘটেছিল এজন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ মনে করতে হবে আল্লাহকে লালন পালন কর্তা মনে করতে হবে এবং আল্লাহকে সর্বশ্রেষ্ঠ দয়ালু হিসাবে ভাবতে হবে তাকে মনে করতে হবে এবং এই জন্য তার কাছে সবসময় আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহাক বলছেন যে তুমি হে নবী তুমি বলো যে আমাকে ক্ষমা করো এবং দয়া করো তাহলে আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি ক্ষমা প্রার্থনা করো এবং দয়া প্রার্থনা করো তাহলে আমরা উন্মতি মোহাম্মদ হিসেবে আল্লাহ পাকের নিকট আমরা সবসময় কি করব ক্ষমা প্রার্থনা করব দয়া কামনা করব আল্লাহ তালা উপরের আয়াত দয় দ্বারা প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষমা প্রার্থনা নির্দেশ দিয়েছেন এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষকে কি করেছেন আল্লাহ নগরী ক্ষমা চেয়ে নেওয়ার জন্য একটা নির্দেশ একটা অর্ডার প্রদান করেছেন আবার পরোক্ষভাবেও ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ বিদ্যমান প্রত্যক্ষভাবেও ক্ষমা প্রার্থনা নির্দেশ দিয়েছেন পরোক্ষভাবে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা চেয়ে নেওয়া নির্দেশ সুসংবাদ দিয়েছেন যেমন আল্লাপাক বলেন যে ইন্নাল্লাহিনা ইয়াকশাউনা আজরুন কাবীর যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার বারণ মুলক 12 নম্বর আয়াত বলছেন ইন্নাল্লাহিনা গায়বে যারা আল্লাহাককে তার যা যে সকল মানুষ তার রবকে না দেখে ভয় করে প্রতিপালককে ভয় করে লাহন মাগা তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরন কাবির এবং মহাপুরস্কার তাহলে যারা না দেখে স্রষ্টাকে না দেখে স্রষ্টাকে বিশ্বাস করছে যে আল্লাহ বলে একটা শক্তি আছে যার হুকুমে গোটা পৃথিবী নড়াচড়া করছে অনেক নাস্তিকেরা বলে যে পৃথিবীটা কি এমনিতে চলছে এটা প্রকৃতি প্রকৃতির খেলা এটা প্রকৃতির খেলা তো প্রকৃতির খেলায় যদি হয় তাহলে অবশ্যই প্রকৃতির একজন ধারক বাহক একজন পরিচালক আছেন প্রকৃতি এমনিতেই নড়ে না নিশ্চয়ই তাকে কেউ নড়ায় আর যিনি নড়ান তিনি হলেন আল্লাহ এই জন্যই আল্লাহকে যারা না দেখে ভয় করে বিশ্বাস করে তাদের জন্য আল্লাপাক বলছেন যে তাদের জন্য রয়েছে কি মাঘ ক্ষমা ও আজরুন কাবির এবং মহা পুরস্কার মানে জান্নাত আল্লাহ পাক অন্যত্র বলছেন অলিল্লাহ মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ ইয়া ও আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছা শাস্তি দেন আকাশ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র কার আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু প্রকৃত ক্ষমা প্রার্থীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন সত্যিকার অর্থে যদি আমরা কি করি আল্লাহ পাকের নিকটে এই গুণাগার বান্দা হিসেবে আল্লাহ পাকের নিকটে আমরা ক্ষমা চেয়ে নেই ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কি করবেন ক্ষমা করবেন একেবারে কায় মনে একনিষ্ঠ ভাবে আল্লাহ নিকটে ক্ষমা চাইতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের ক্ষমা হবে এই মর্মে আল্লাহ পাক বলছেন অমাকান আল্লাহ আসিবাহুম আন্তাপিহিম কান আল্লাহ মুআসিবাহুম অহম ইয়াস্তাগফিরুন অর্থাৎ ক্ষমা প্রার্থীকে আল্লাহ অবশ্যই যে ক্ষমা করবেন এর পেছনে এর পক্ষে একটি কোরআনী দলিল সেটা হলো সুরায় আনফাল যে অমাকান আল্লাহ আসেবাহম অথচ আল্লাহ কখনো তাদের উপরে শাস্তি নাজিল করবেন না আল্লাহ তালা কখনই তাদের প্রতি শাস্তি নাজিল করবেন না যতক্ষণ তুমি হে মোহাম্মদ তাদের মধ্যে অবস্থান করবে যতক্ষণ হে মোহাম্মদ তুমি তাদের মধ্যে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে কোনো শাস্তি অবতীর্ণ হবে না আর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে তাহলে শাস্তি থেকে বাঁচার জন্য ভূমিকম্প থেকে বাঁচার জন্য জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় টর্নেডো বিমান দুর্ঘটনা বিভিন্ন ধরনের যে দুর্ঘটনাগুলো আছে বড় বড় শাস্তি আছে এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাকে ক্ষমা প্রার্থনা করতে হবে যদি ক্ষমা প্রার্থনা নাই করি আমরা নাই চাই তাহলে তো আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ আরো বলছেন সুরায় আনফালের মধ্যে কুল্লিল্লাজিনা কাফারু ইয়ান্তাহু সালাফা তুমি কাফেরদেরকে বলে দাও যদি তারা বিরত হয় নবী মোহাম্মদকে সাল্লামকে আল্লাহ বলছে তো তুমি কাফেরদেরকে বলে দাও যদি তারা তুমি কাফেরদেরকে বলে দাও যদি তারা বিরত হয় এবং মুসলিম হয় অর্থাৎ তাদের কুফুরি ছেড়ে দিয়ে মুসলিম হয়ে যায় তাহলে তাদের ক্ষমা করা হবে এদেরকে কি করা হবে ক্ষমা করা হবে এই জন্য কোনো অমুসলিম যদি মুসলমান হয়ে যায় কালেমা করে তাহলে তার পূর্বের সমস্ত গুণা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে মাফ করবেন কে একমাত্র আল্লাহ আল্লাহর নিকটে একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে দেবেন কেননা আল্লাহ পাক কোরআনের প্রায় শতাধিক আয়াতে নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা করেছেন শতাধিক নয় আরো বেশি আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে কি বলেছেন তিনি একজন ক্ষমাশীল তিনি তার ক্ষমাশীল হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এই ক্ষমাশীল বলেই আমাদেরকে আল্লাহ নিকটে ক্ষমা চেয়ে নিতে হবে মহান আল্লাহ বলছেন নাব্বি ইবাদি ইবাদি আন্নি আন্নি আনাল গাফুর রহিম আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং অপরিসীম দয়ালু তিনি আরো বলছেন এই ক্ষমা যে তিনি করবেন আমাদেরকে এ প্রসঙ্গে তার নবীর মাধ্যমে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এইভাবে যে হে নবী তুমি বলে দাও আমার বান্দাদের জানিয়ে দাও আমার যারা মুমিন বান্দা আমাকে যারা না দেখে বিশ্বাস করেছে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে তাও হিদে বিশ্বাসী কবর আজাবে বিশ্বাসী জান্নাতে বিশ্বাসী যার নামে বিশ্বাসী এদেরকে তুমি হে নবী বলে দাও নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল এবং একেবারে আমি ক্ষমাশীল এবং দয়াময় তাদেরকে তুমি বলিয়ে বলে দাও অন্য আয়াতে তিনি বলেন আফালাইয়া তুবুন ইলাল্লাহ ওয়াইয়াস্তাকে ফেরুনাহু আল্লাহ গাফুরুর রাহিম এরপরেও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না অর্থাৎ তওবা করবে না ও তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না এই যে মানুষকে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন বিভিন্ন নিয়ামত ভোগ করছেন এগুলির প্রেক্ষিতে আল্লাহ পাক বলছেন এরপরও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না অর্থাৎ তবা করবে না এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না অথচ আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় তাহলে সব ক্ষেত্রেই সব আয়াতের মধ্যে কিন্তু ক্ষমাশীল এবং দয়াময় কথাটা আসতেছে এই জন্য আল্লাহ পাকের নিকট আমাদের কি করতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে তিনি আরো বলেন ইন্নাহ কানা হালিমান গাফুরা নিশ্চয়ই তিনি অতি সহনশীল এবং ক্ষমা পরায়ণ আল্লাহ কিন্তু হালিম খুবই সহনশীল অনেক মানুষ আমরা পাপাচারে লিপ্ত আছি অনেক গুনাহের কাজে লিপ্ত আছি কিন্তু আমাদেরকে ধরছেন না মানে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদেরকে একটু ছাড় দিয়েছেন কতদূর আমরা যেতে পারি একদিন অবশ্য অবশ্যই আপনাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে তখন আল্লাহ অবশ্যই আপনাকে ধরবেন এবং অবশ্যই বিচার করবেন তাই তিনি বলছেন যে নিশ্চয় তিনি অতি সহনশীল এবং কাপুরান একেবারে ক্ষমা পরায়ণ বান্দার প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহ অসীম একজন বান্দার প্রতি মানে প্রত্যেকটা বান্দার প্রতি আল্লাহর দয়া এবং অনুগ্রহ এত বেশি যে আল্লাহ নিজেই বলছেন যে নিশ্চয়ই হে নবী তুমি বলে দাও যারা হে আমার বান্দাগণ ইয়া ইবাদি আল্লাজি হে ওই সব বান্দা যারা আল্লাহ না আশরাফু আলা আনফুসিহীন যারা নিজেদের প্রতি জুলুম করেছো নষ্টের প্রতি জুলুম করেছো তার অধীনস্থদের প্রতি অত্যাচার করেছো এরকম যদি কেউ করে থাকো তাহলে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না মানে আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে আল্লাহাক নিষেধ করছেন এবং আল্লাহাক বলছেন যে ইন্নাল্লাহা ইয়াকে জামিয়ান আমাদের গুণা যতখানি হোক না কেন অপরাধ যত বড় পাহাড় হোক না কেন আল্লাহ তালা জামিয়ান সমস্ত গুণা গুণাগুলোকে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন এটা কত বড় একটা ঘোষণা এই জন্য এই ঘোষণাকে আমরা কি করি নিজেদের বাস্তব জীবনে কাজে লাগাবো আমরা আল্লাহকে নিকটে নিজেদের গুনাহের জন্য অমারকতার জন্য পাপের জন্য কি করব ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা প্রদান করবেন অন্যত্র আল্লাহাক বলেন অন্যা রব্বাকা লাজু মাগ ফেরাতেন নাস আল্লাহ জুল মিহিম অন্যা রব্বাকা আল্লাহ সাজিদুল মানুষের জুলুম সত্ত্বেও তোমার পালন কর্তা তাদের প্রতি ক্ষমাশীল আমরা কিন্তু অনেক জুলুম করতেছি দেখুন আমরা একটু ভেবে দেখি আমরা মানুষে মানুষের প্রতি অত্যাচার করি কিনা পরের হক নষ্ট করছি কিনা বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত আছে কিনা তারপরেও আল্লাহ পাক বলছেন যে মানুষের জুলুম সত্ত্বেও তোমার পালন কর্তা তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল আর নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তি দানে কঠোর সবশেষে বলছেন রয়না রব্বাক আল্লাহ সাজিদুল ইকরাম নিশ্চয়ই তোমার পালন কর্তা শাস্তি দানের ক্ষেত্রে কঠোর যেমন দেখুন দেখুন এই যে দশতলা বিশতলা বিল্ডিং গুলো ধসে পড়লো এই কয়েকদিন আগেই ঢাকাতে গুলিস্তানে কি হলো রেডিও টিভিতে শুনেছেন বিশ বাইশ জন লোক সেখানে মারা গেল দূরে যাওয়া লাগবে না এখানকার ঘটনা আমাদের দেশের ঘটনা ওরা না একটু দূরে থাকে তাহলে এই যে মুহূর্তের মধ্যে মানুষ কি হচ্ছে বিল্ডিং বিধ্বস্ত হয়ে অগ্নি সংযোগ হয়ে বিভিন্ন ভাবে তারা কি করছে মৃত্যুবরণ করছেন এটা এক ধরনের শাস্তি এটা এক ধরনের কি আল্লাহ পাকের শাস্তি যে অঞ্চলে যেখানে বেশি অপরাধ সংগঠিত হবে জেনাবে বিচার হবে পাপাচারে লিপ্ত হবে সেখানে আল্লাহ পাক কি করবেন এই ধরনের শাস্তি প্রদান করবেন তাই এই শাস্তি আসার পূর্বেই আমরা কি করব আল্লাহ পাকের নিকটে ক্ষমা চেয়ে নেব আল্লাহ তালা আরো বলেন আল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবায়রা ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামামা ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাত যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই তোমার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত যারা বড় বড় কি করে যারা বড় বড় গুণা এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে ছোট ছোট গুণাগুলো বাদে অর্থাৎ ছোট ছোট অপরাধ করলেও নিশ্চয়ই তোমার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত তার মানে বোঝা গেল যে বড় বড় পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মানুষ হত্যা করা অপরের সম্পদ নষ্ট করে দেওয়া আত্মীয়র হক নষ্ট করা পিতা মাতার অবাধ্য হওয়া দিনকে অবমাননা করা এগুলো কি বড় বড় পাপ এই বড় বড় পাপের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে একেবারে ইন্নার রব্বাক আল্লাহ এ কাপ নিশ্চয় তোমার পালন করতে শাস্তি দেওয়া অত্যন্ত কঠিন এই কঠিন অবস্থা আসার পূর্বেই আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাকের নিকটে ক্ষমা চেয়ে নিতে হবে সম্মানিত উপস্থিতি আসুন ক্ষমা যারা পায় ক্ষমা যারা পাবে তারা কারা এরা বেশ কয়েক শ্রেণীর লোক সুরায় আহাজাবের মধ্যে বর্ণিত হয়েছে ইন্নাল মুসলিমিনা অল মুসলিমাত অল মোমিনিন অল মমিনাত অল কানিতিন অল কানিতাত অস্বাদিকিন অস্বাদিকাত অস্বাবিরিন অস্বাবিরাত অল খাসিন অল খাসিয়াত অল মুতাসাদ্দিকিন অল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظة والذاكرين الله كثيرا الله لهم مغفرة وأجرا عظيما হলো যে নিকটে কোরআন হাদিসের আলোকে আল্লাহর ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া ক্ষমা পাবে কারা এই গুণ যে গুণগুলোর কথা বলা হচ্ছে সুরা আহজাবের এই আয়াতে পঁয়ত্রিশ নম্বর আয়াতে এই গুণাবলী যদি আমাদের মধ্যে চলে আসে আপনি আমি যদি এই গুণ অর্জন করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা কি কি হয় আমাদের কি হবে আমরা আল্লাহর ক্ষমা পাব এবং মহা পুরস্কার আমরা পেয়ে যাব সেই গুণগুলো কি রকমের অবশ্যই মুসলিমিন আবার মুসলিমাতে নারী এবং পুরুষ মুসলিম পুরুষ অনুগত পুরুষ এবং অনুগত নারী আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী মুসলিম কাকে বলে কোরআন এবং হাদিসের বিধানের সামনে যে আত্মসমর্পণ করবে আল্লাহর ওহি বিধানের সামনে যে কি করবে আত্মসমর্পণ করবে সে পুরুষ হোক আর নারী হোক অনুগত নারী আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী এরা হলো ক্ষমাপ্রাপ্ত যেমন ইব্রাহিম আলাহ সাল্লামকে ইব্রাহিম আলাহ সাল্লাম একজন কি ছিলেন আত্মসমর্পণকারী পুরুষ লোক ছিলেন তার ছেলে ইসমাইল একজন আত্মসমর্পণকারী পুরুষ পুরুষ লোক ছিলেন যেটা কুরবানির ইতিহাসে সাধারণত বলা হয় তাকে তারা ছিলেন কি আত্মসমর্পণকারী সাহাবাই কেরাম তারা কি করেছিলেন নিজের জীবনকে বিপন্ন করে নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহ রাসুলকে ভালো বেসেছিলেন এমনকি বদরের যুদ্ধে অভুতের যুদ্ধে নিজের বুকটাকে সামনে দিয়ে রাসুল সাল্লামকে তারা বাঁচিয়েছিলেন তারা কতখানি ভালোবাসতেন এদেরকে ক্ষমা করবেন না তো আল্লাহ পাক কাকে ক্ষমা করবেন এই জন্য কিছু কিছু সাহাবিকে কিছু কিছু নয় সমস্ত সাহাবাই কেরামের প্রতি আল্লাহ পাক কি রাজি এবং খুশি আল্লাহ বলছেন রাজি আল্লাহ আনহু রাজু আনহ সমস্ত সাহাবাইকারের আল্লাহ পাক খুশি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ করতে খুশি হয়ে গেছেন তারা ক্ষমাপ্রাপ্ত যে ক্ষমাপ্রাপ্ত হলো সেই সকল লোক যারা মুসলিম এবং মুসলিম আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী অল মমিন অল মমিনাত মমিন পুরুষ এবং নারী কনিতিন অল তাতে সত্যবাদী পুরুষ এবং নারী ধৈর্যশীল পুরুষ ও নারী নম্র পুরুষ এবং নারী দানশীল পুরুষ এবং নারী এই যে রমজান মাস আসতেছে এই মাসে আমাদেরকে কি করতে হবে ক্ষমা তেমনি হবে না ক্ষমা পাইতে হলে এই গুণগুলো অর্জন করতে হবে কি কি বলছি আমি আল্লাহ কি বলছেন আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী বিশ্বাসী পুরুষ এবং নারী বিশ্বাসী হতে হবে অনুগত পুরুষ এবং নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী নম্র পুরুষ ও নারী নম্র পুরুষ ও নারী মানে ধৈর্যের ধৈর্য আছে এবং খসিহীনা একেবারে ভীত নম্র এরকম গুণাবলী অর্জন করতে নম্র পুরুষ এবং নারী দানশীল পুরুষ এবং নারী অলমতা সাদ্দিকাত অলমতা সাদ্দিকিনা মুতাসাদ্দিকাত অর্থাৎ দানশীল পুরুষ এবং দানশীল মহিলা শুধু পুরুষরাই দান করবে কেন মহিলারাও দান করবে মহিলারা বেশি দান করে থাকে আমাদের এই ইসলামী সম্মেলনে আমরা দেখলাম মহিলাদের অংশ থেকে বেশি দান এসেছে তার মানে কি এইরকম দানের এই চরিত্র গড়ে তোলা এটা আল্লাহর ক্ষমা পাওয়ার একটা অন্যতম মাধ্যম আল্লাহ আমাদের প্রত্যেককে দান করার তৌফিক দান করুন আমি তারপরে বলছে অসয়মেন অসয়মাতে শ্যাম রাখা শ্যাম পালনকারী পুরুষ এবং শ্যাম পালনকারী নারী শ্যাম পালনকারী পুরুষ এবং শ্যাম পালনকারী নারী এরা কি হবে আল্লাহর ক্ষমা হবে আরো কি অল হাফিজে না পুরুষ আহমল হাফেজাতে নিজের যৌনাঙ্গকে হেফাজতকারী পুরুষ এবং নারী এরাও আল্লাহর ক্ষমা প্রাপ্ত প্রার্থী ক্ষমা পাওয়ার মধ্যে যারা ক্ষমা প্রাপ্ত তাদের মধ্য ও জাকিরিন আল্লাহ কাসিরান এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী এরা হবে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা চেয়ে নেওয়ার মতন উপযুক্ত গুণাবলী অর্জন করার তাও সিদ্ধান্ত করুন আমিন